Bande Guru Padadandam Bhaktabindasamanitam Sri Chaitanya Prabhum Bande Ananda Sahoditam Sri Nandanandanang Bande Radhika Charanodayam Gopijano Samayuktam Bindavanam Manoharam वाञ्छाकल्पतरुवश्य कृपा सिन्धुव्यवच पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दा वै तुलसीदेव वै पिया वै केशवस्य কৃষ্ণভক্তিপ্রসদেবী সত্যবত্তয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়োমুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস্য প্রকাশনে সদানুরক্ত গুরুভক্তিযুক্ত भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चन तं शरण्यं भीतात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय Vishpurjita kimapi gopavadu svadarshi Purnanuragurasasagura saramurtihi Saradhikamahi kada kipam karashi Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকিতর কমলাক্ষ ভীষাম্বরু দ্বিজবরু যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করো করুণাভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Namami Gange Tava Pad Pankajam Surasurair Bandito Dibbarupam भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भज विश्वनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण Krishna, Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Vijito risiko vayu viradantamunastvaragam jaya jatanti yantumati lolomupayakhidho व्यसनशतामृतो समवहाय गुरोश्चरणं भनुज इवाज सन्तकृतकर्णधराजलुधौ विजितऋषिकवायुभिरदन्तमुनस्तुरगं जय्यजतान्ति यन्तु मतिलोलोमुपायखिद व्यसनशतामृतो समवहाय गुरोशरणं वनिजैवाजसन्तकृत कर्णधराजलोधौ গৌরী গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন দিব্য জ্ঞান অপব্যবহার করবার মানুষে যারা গৌরীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় লাভ করবার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌরী মঠের কোনো সম্বন্ধ নেই থাকবে না গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানুষে দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানুষে যারা গৌরী মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় লাভ করবার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিকভাবে গৌরী মঠের কোনো সম্বন্ধ বাস্তবিক পক্ষে গৌরী মঠের কোনো সম্বন্ধ ছিল না থাকবে না গৌরী মঠে পরম্পরাতে শুদ্ধ বিশুদ্ধ পরম্পরাতে সৌত বাণীতে সৌত পরম্পরাতে যে দিব্যজ্ঞান পাওয়া যায় এটা অন্যত্র পাপ লাভ করা সম্ভব নয় একটি যুবক দিল্লিতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাতকে জানিয়েছেন প্রশ্ন করেছিলেন যে আপনি কেন বললেন গৌরীমঠ ছাড়া আর কোনো চরম মঙ্গল লাভ করার রাস্তা নেই কেন এরম কথা বললেন এটা কি ধরনের কথা এটা তো স্বার্থপরের মতো কথা মনে হলো না প্রপাতকে বলছেন আপনি কেন বললেন গৌরীমঠ ছাড়া অ্যাপসিলুট মঙ্গল লাভের আর কোনো রাস্তা নেই কেন এ কথা বললেন প্রপাত বলছেন এছাড়া আমি কি বলবো যাদেরকে ভগবান নিজে যাদেরকে ভগবান নিজে নিজের সেবক হিসেবে অপ্রাকৃত জগৎ থেকে এখানে প্রেরণ করে দিয়েছেন তাদের যে সেবা করার বৃত্তি তারা যে মঙ্গল বিধান করতে পারেন জগতের সেটা কি আপনি দেখাতে পারেন অন্য কেউ করতে পারে তোমরা দেখাতে পারো যাদেরকে ভগবান নিজের সেবক হিসেবে সিলেকশন করে এই জগতে পাঠিয়ে দিয়েছেন সেই সব মহাপুরুষগণের কৃপা লাভ করা ছাড়া আপনারা কি মনে করেন আর কিছু অন্য বেশি কিছু মঙ্গলের অন্য রাস্তা আছে is they any alternative way open before us কেউ বলতে পারবেন না কারোর ক্ষমতা নেই আমরা কি চাই এবং কি চাই না আমরা আমাদের জীবনে কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার তা নাহলে পাগলের মতো খালি চাওয়া পাওয়া নিয়ে আমাদের জীবনটা চলে যাবে সমগ্র জীবন খালি চাওয়া পাওয়া নেবে আমাদের জীবনটা চলে যাবে আর চাওয়া পাওয়ার মধ্যেও কোনো কোনো বাস্তবতা নাই আজকে এটা চাইলাম কালকে বললাম এটা চাই না আমি অন্য কিছু চাই বদ্ধজীবের এরকমই একটা অবস্থা যেটা ঠিক একজন কবি লিখেছিলেন তিনি সম্পূর্ণ জড়ো ছিলেন কিনা আমার সন্দেহ আছে কেন তিনি ভক্তিবিনোদ ঠাকুরের হরিকথা শুনেছিলেন বহুপাদের শ্রীমুখে হরিকথা শুনেছিলেন অথচ তিনি বাহ্য দৃষ্টিতে কোনো হরিভজন করেন নাই তিনি বলেছিলেন যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এটা একটা পাগলের কথা হলো কেন চাইবার আগে কেন বিচার করলে না কি চাই তোমার কি চাই না তোমার এটা তো আগে বিচার করার দরকার ছিল এটা না করে আমি হঠাৎ গৌরী মঠে চলে এলাম গৌরী মঠে আশ্রিত পরিচয়ে আমি নিজেকে পরিচয় পরিচয় দেওয়ার চেষ্টা করলাম সমস্ত রকমের যে কামনা বাসনা এই কামনা বাসনা যতক্ষণ পর্যন্ত আমার হৃদয় থেকে সম্পূর্ণরূপে বিগত না হয় ততক্ষণ পর্যন্ত হরিভজন শুরু হওয়ার কোনো প্রশ্নই নেই যতক্ষণ পর্যন্ত আমার হৃদয় থেকে কামনা বাসনা অনর্থ বিদায় গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আমার হরিভজনের কোনো সম্ভাবনাই থাকে না এর কোনো প্রশ্নই আসতে পারে না অম্বরীশ মহারাজের কথাটা মনে পড়ে আর হাসি লাগে আমরা আমাদের মনগুলোকে অন্যত্র রেখে দিয়েছি আর বাকি এই যত ইন্দ্রিয়গ্রাম আছে সেগুলো দিয়ে কিছু সেবা করার একটা বাহানা করছি এটা একটা বাহানা সেবা করার একটা বাহানা করছি কেন সেবা এমন একটা বস্তু সেবা এমন একটা বস্তু যার হৃদয়ে সেবাবৃত্তি প্রকাশিত হয় যিনি যিনি সদ্গুরুর হৃদয়ের সঙ্গে সম্পূর্ণরূপে নিজেকে ঐক্যবিধান করতে পেরেছেন টোটালি ওয়াননেস একাকার হয়ে গেছে যার সদ্গুরু পাদ পদ্মের সঙ্গে যে শিষ্যের সম্পূর্ণরূপে একাকার হয়ে গেছে হৃদয় তার জীবনের আর অমঙ্গলের কোনো প্রশ্নই আসতে পারে না তার জীবনে আর অমঙ্গলের কোনো প্রশ্নই নেই তিনি অবশ্যই গোলক বৃন্দাবনে যাবেন তাকে আটকাবার মতো কোনো পলিটিক্স কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম চলবে না তিনি যাবেন তাকে আটকানো যায় না যেখানে স্বাস্থ্য বিষয়ে আমরা জানি যদি মনটা আমার গুরু বৈষ্ণবের চরণে না থাকে সেক্ষেত্রে আমার মঠবাস আমার সেবার অভিনয় সমস্ত কিছু ভসে ঘি ঢালা হয়ে যায় যার জন্যেই অম্বরীশ মহারাজের সম্বন্ধে বলা হয়েছে ভাগজী মহাপুরাণে সবই মনকৃষ্ণ বিন্দয়োর বাচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ তৎ দিশু শ্রুতিম চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ইত্যাদি কথা বলেছেন সেখানে দেখবেন শুরুতে শুরুতেই কিন্তু মনের কথা বলা আছে সবই মনকৃষ্ণ অরবিন্দ কেন মন যদি অনুপস্থিত থাকে তাহলে অন্য অন্য যা সেবাগুলো আমি করব কোনোটাই সেবা হবে না কোনোটাই সেবার মধ্যে গণ্য হয় না আমার হৃদয় মন সব কিছু গুরুপাদ পদ্মের চরণে সম্যকরূপে নিবেদন করাটাই হচ্ছে পুষ্পাঞ্জলি জড়জগতের যা কিছু উপকরণ আছে আপনাদের বিচারে প্রচুর পয়সা আছে আপনাদের পকেটে আমি জানি সেই সব পয়সা নিয়ে গিয়ে প্রচুর মালা কিনবেন অনেক কিছু ব্যবস্থা করবেন মন্দির ডেকোরেশনের এটা আপনাদের বাধা দেবে কে এটা আপনারা করতে পারেন কিন্তু যত রকম উপকরণ আছে আজ এই আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিতে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আপনারা করছেন তাতে আমি আমার মন এবং হৃদয় যদি গুরুচরণে না দিতে পারি তাহলে যত ব্যবস্থাই আমি আজকে করে থাকি এই আজকে আবির্ভাব উৎসবে পুষ্পাঞ্জলির জন্য সেগুলো যথেষ্ট নয় কিছুই নয় এই জন্য পুষ্পের আরেক নাম হলো সুমন পুষ্পের আরেক নাম হলো সুমন আমরা সুমন সরোবরের কথা জানি পুষ্পের আরেকটা পর্যায়ব্যাপী শব্দ তার নাম হলো সুমন অর্থাৎ আমাদের বিশুদ্ধ মন যার মধ্যে কোনো কন্টামিনেশন নাই যার মধ্যে কোনো কামনা বাসনা প্রতিষ্ঠা লাভের কোনো দূষিত জীবাণু উপস্থিতি নাই সেই মনটাকে আজকে আমি আপনাদের আশীর্বাদে আমার পাত পদ্মের চরণে দেওয়ার জন্য এসছি কিছু লেকচার দেওয়ার জন্য আসিনি লেকচার দেওয়া আমার জন্য নিষেধ আমার গুরুপাদ পদ্ম প্রথমেই শাসন করে বলেছেন সাবধান কোনোদিন লেকচার দেওয়ার চেষ্টা করবে না তোমার লেকচার কে শুনবে তোমার লেকচার কে শুনবে লেকচার দেওয়ার চেষ্টা করবে না তাই জন্য ভেতরে একটা আতঙ্ক আছে তিনি দেখছেন লেকচার দেওয়ার কোনো চেষ্টা আমার মধ্যে নাই বরঞ্চ যদি অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের গুণাবলী আলোচনা করতে গিয়ে নিজের কিছু মঙ্গল বিধান করতে পারি এই প্রচেষ্টা নিয়েই আজকে আমার এখানে পুষ্পাঞ্জলি জিতে আসা গুরুপাদ পদ্মের পুষ্পাঞ্জলি আমার গুরুপাদ পদ্ম অনেকে প্রশ্ন করতে পারেন আপনার গুরুপাদ পদ্ম তো ভক্তিশীল ভক্তিপ্রমদপুরগী ভক্তিপ্রমোদপুরী মহারাজ গুরু তত্ত্বকে বলা হয় অখণ্ড তত্ত্ব গুরু তত্ত্বকে সদ্গুরু তত্ত্বকে বলা হয় অখণ্ড তত্ত্ব এই অখণ্ড তত্ত্বকে কোনো টুকরো টুকরো করবার কোনো বিবেচনা বিচারের কথা বলা হয়নি পরম পূজ্যবাদ ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বী মহারাজের মতো এরকম তেজস্ব পুরুষ যাকে গৌরী মঠের কুরেশ বলা হয় অনেকেই আপনারা কুরেশের নাম শুনেছেন কিনা জানি না শোনা দরকার ছিল যাকে গৌরী মঠের কুরেশ বলা হয় যাকে বলা হয় আচার্য কেশরী তার পদপদ্মে আজকে আমার পুষ্পাঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পুষ্পাঞ্জলি নিশ্চিত পরিমাণে আমার গুরুচরণে পৌঁছে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আছে যিনি পূর্বাশ্রমে থাকাকালীন অবস্থায় শিল বহুপাদের সেখানে পদার্পণ হয়েছিল সেই স্থলে প্রভুপাদ হরিকথা বলতে গিয়ে অনেক কিছু কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা এই বাবু বিনোদদা বিনোদ প্রভুর হৃদয়তে অত্যন্ত ধাক্কা লেগেছিল সেখানে পরম পূজাত কেশব অবাক হয়ে গেছিলেন এত বড় একজন সাধু তিনি এই কথাটা কি করে বলছেন যে আমি আমার ভগবান গুরু বৈষ্ণবের বিন্দুমাত্র সেবা স্বার্থ আমি আমার গুরু বৈষ্ণব ভগবানের বিন্দুমাত্র সেবা স্বার্থ রক্ষা করবার জন্য এই জগতের যত জীব আছে তাদেরকে স্যাক্রিফাইস করতে পারি I can sacrifice the whole world to protect minimum interest of my গুরুবর্গ আমার গুরুবর্গ এবং ভগবান তাদের বিন্দুমাত্র স্বার্থকে রক্ষা করবার জন্য আমি জগতের যে জীবগুলো আছে তাদের সবাইকে স্যাক্রিফাইস করতে পারি এই কথা শুনে বিনোদবাবু বিনোদদা অবাক হয়ে গেছিলেন একই কথা তিনি একজন এত বড় সাধু তিনি বলছেন যে এত বড় সব জীবগুলোকে স্যাক্রিফাইস করতে পারেন ভগবানের সেবার জন্য গুরু বৈষ্ণবের সেবা এটা কী কথা এটা তো ভালো কথা হলো না মনে হচ্ছে কিন্তু তেরা তারা হলো নিত্য পার্শ্বদ প্রভুপাদের এগুলো আমাদের কাছে লীলা করে দেখিয়েছেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই প্রভুপাদের কৃপাতে তিনি উপলব্ধি করলেন মনের মধ্যে যদিও সংশয় সন্দেহ উৎপত্তি হয়েছে আমাদের একটা কথা জানতে হবে গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম পরিকর বৈশিষ্ট্য যে সম্বন্ধে আমাদের ভিতরে একটা দূষিত সন্দেহের জীবাণু রয়ে যাবে সে পর্যন্ত আমাদের কোনো মঙ্গল হবে না চরম মঙ্গল হবে না অর্থাৎ আমরা আমাদের ভজনে কৃতকার্য হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার জীবনে বিশুদ্ধ গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম পরিকর বৈশিষ্ট্য কোনো কিছু সম্বন্ধে অপ্রাকৃত জগতের কোনো কিছু সম্বন্ধে যে আমার ভেতরে মৃত্যুর সময়ে কোনো সন্দেহ থেকে গিয়ে থাকে যেটা সমাধান এখনও হয়নি তাহলে আমি আমার ভজনে সিদ্ধি লাভ করতে পারবো না আমাকে আবার আসতে হবে যার জন্য গীতাতে বলা আছে সংশয় আত্মা বিনশ্বতী এ সম্বন্ধে কোনো সংশয় রাখা চলবে না শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে নিজের সন্দেহ সংশয়গুলো নিষ্কপটভাবে ব্যক্ত করে তার সমাধান প্রাপ্ত হওয়া দরকার এগুলো না পাওয়া পর্যন্ত আমার জীবনের কোনো কোনো মঙ্গল চরম মঙ্গল অর্থাৎ আমি যে টার্গেট যে লক্ষ্য নিয়ে আমি ভজন শুরু করেছি সেটা আমি লাভ করতে পারবো না আমার এই জড়জগতের যে অ্যাচিভমেন্টগুলো আছে আপনারা আমাকে সভাপতির আসনে বসিয়ে দিয়েছেন কিংবা সেক্রেটারি করে দিয়েছেন অনেক কিছু সুবিধে দিলেন মালা দিলেন গলায় এগুলোর কোনো অপেক্ষা আমার নাই এগুলো আমার পছন্দ নয় আমার কোনো ইচ্ছাই নাই এগুলো প্রাপ্ত হওয়ার কারণ আমি একটা কথা ভালো করে যেন গুরু বৈষ্ণবের কৃপায় জানতে পেরেছি গুরু বৈষ্ণবের কৃপায় প্রচুর কৃপা তারা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি নিতে পারিনি দুর্ভাগ্য আমার কিছু কৃপা পেয়েছিলাম তাতে এই কথাটা বুঝতে পেরেছি যে অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবগণ আমার মতো জানুয়ারকে বাঁচাবার জন্য তারা এই জগতে অবতীর্ণ হন ভগবানের বিগ্রহ তুলসী দেবী গঙ্গা যমুনা গুরু বৈষ্ণব যারা আছেন তারা অপ্রাকৃত জগৎ থেকে এই জগতে অবতীর্ণ হন যে বদ্ধজীবগুলো আছে যাদের চেতন রাজ্যের কোনো খবর নাই যাদের কাছে তাদেরকে চেতনায় উদ্বুদ্ধ করে সেবার সৌন্দর্য সেবার আনন্দকে অনুভব করিয়ে দিয়ে নিজের আচরণের দ্বারা সেবার আদর্শকে অনুভব করিয়ে দিয়ে আমাকে অপ্রাকৃতিক জগতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন কিন্তু প্রথমেই একটা কথা এখানে রয়ে যায় আমার সঙ্গে যদি গুরু বৈষ্ণবের ভালোবাসা না থাকে তাহলে সেক্ষেত্রে আমার গুরু বৈষ্ণবের সঙ্গে কোনো অ্যাট্রাকশন আমার তাদের সঙ্গে কোনো আসক্তি যদি গ্রো না করে তাহলে সেক্ষেত্রে আমি তো প্রথমেই আমি বঞ্চিত হয়ে গেলাম যদি এই জগতে আমার কিছু বস্তুর সঙ্গে আসক্তির দরকার হয় প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাবসিলিউট আসক্তি এটা গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম বিশেষ করে গুরু বৈষ্ণবের নাম কেন গুরু বৈষ্ণব ছাড়া আমার এই জগৎ থেকে যাওয়ার কোনো দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই কোনো অবলম্বন নাই চৈতন্য চৈতামিত চৈতন্য ভাগ সব জায়গায়ই আপনারা এই কথাটা পড়ে থাকেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ এটা আপনিও পড়েছেন আমরাও পড়েছি কৃষ্ণ ভক্তির জন্মমূল the very root cause of Krishna bhakti is guru বৈষ্ণব আবার এ কথাও আপনারা পড়েছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এসব কথাগুলো আমারও মুখস্থ হয়েছে কিন্তু এর অনুভবটা কতটা হয়েছে সেটা এখন প্রশ্ন এই কথাগুলো অনুভব না হওয়া পর্যন্ত আমার মধ্যে কখনোই সিনসিয়ারিটি আসতে পারে না যে বস্তুটা আমার লোভনীয় সে বস্তুটার প্রতি আমার আকর্ষণ হয় জড়জগতের কোনো কাউকে শিখিয়ে দিতে হয় না ওখানে একটা সুন্দরী মহিলা আছে তার প্রতি আমার আকর্ষণ হলো এটা তো বই পড়ে হয়নি আমি কি বই পড়েছিলাম ওখানে একটা মহিলা আছে সুন্দর দেখতে হয়তো আমার আকর্ষণ হয়ে গেল এটা কি বই পড়ে শিখেছিলাম কি না এমনি এমনি শিখেছি এটা স্বাভাবিক মায়াদেবীর এটা একটা মায়াদেবীর এটা একটা ষড়যন্ত্র সেটা তো যখন হয়নি কিন্তু গুরু বৈষ্ণবের দর্শনের জন্য আমার তো লালসা হয় না গুরু বৈষ্ণবের কাছে গেছি শুধু গেছি নয় তার কাছে অনেক নিজের মঙ্গলের বাহ্য প্রদর্শনী খুলেছি আমাকে একটু কৃপা করুন হ্যাঁ আমার কত কৃপার দরকার হয়ে গেছে আমার যেন কত কৃপার দরকার হয়ে গেছে এলো এই কৃপা করুন আমাকে একটু গুরু বৈষ্ণব জানেন যে আমি কপট গুরু বৈষ্ণব জানেন আমি কপট আমার কৃপার দরকার নেই আমার গুরুপাদ পদ্ম পরমাংসাচার্য তিনি বলতেন বাবা কৃপা চাইতে হয় না কৃপা কার দরকার হয়ে পড়েছে তো গুরু বৈষ্ণব জানেন তাকেই কৃপা দিয়ে দেন এ জন্য চাওয়ার দরকার পড়ে না কুরেশ কখনো রামানুজাচার্যের পা ধরে বলেন ওটা কৃপা করুন ওর ক্রিয়াকর্ম ওর গুরু সেবা অটোমেটিক্যালি গুরুপাদ পদ্মের কৃপাকে তার হৃদয়তে নিয়ে পূর্ণ কৃপা পূর্ণ কৃপা যে কৃপার কোনো এতটুকু বিন্দুমাত্র কোনো অভাব নাই গুরুপাদপদ্মের হৃদয়ে যতটা কৃপা আছে সব কিছু সব কিছু কৃপা যতটা কৃপা সব কিছু নিয়ে নিয়েছেন আর গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হওয়া মানে হলো এই যে রাধা বিনোদ বিহারী বসে আছেন তার কৃপা ভগবত কৃপা কেউ প্রত্যক্ষভাবে সাক্ষাৎভাবে নিতে পারেন না ভগবত কৃপা কেউ কেউ ভগবানের থেকে প্রত্যক্ষভাবে নিতে পারেন না ভগবত কৃপা গুরু বৈষ্ণবের মাধ্যমে আমাদের কাছে আসে গুরুপাদ পদ্মের কাছে দীক্ষা নেওয়ার পরেও যদি আমার গুরুচরণের দর্শনই না হয়ে থাকে কথাতে এদের দুঃখ পাওয়ার কথা নয় it's the question of survival it's not the question of fighting আমরা লড়াই করবার জন্য বসিনি এটা হচ্ছে আমাদের বাঁচবার লড়াই আমাদের চেতনাটাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়ার লড়াই এটা কোনো রক্ত মাংসের শরীর দুর্গন্ধ দূষিত এই দুর্গন্ধ দূষিত এই শরীরটা নিয়ে আমি মারামারি করবার জন্য আসি নাই কোনো পলিটিক্স করবার জন্য যেখানে আমাদের গুরুবর্গ প্রথমেই শিখিয়েছেন গুরুদেব প্রভুপাত শিখিয়েছেন পরম কেশব গোস্বী মহারাজ পামন গোস্বী মহারাজ অমেদ্য পূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুরীষ ভাবিতে রমন্তি মূঢ়া বিরমন্তি পণ্ডিতাহা those are really intelligent pandit they never run for material enjoyment sense enjoyment তাদেরকে পদমর্যাদা দেবেন তারা রাতি মেরে ফেলে দেবে তোর প্রতিমা তুই রাখ তোর পদমর্যাদা তুই নিয়ে রাখ তুই নরকে যা আমার দরকার নেই এসব কেন তারা যে পদমর্যাদা পেয়েছেন সে পদমর্যাদার পরে আর কিছু দেওয়া যায় না আমার পদমর্যাদা আমি মাধবেন্দ্র পরিবারকে সেক্রেটারি বানাবো সেই অপেক্ষায় তিনি নাই সেই সব পদমর্যাদা ওপর থেকে আসে যেখানে গুরুপাক পদ্মের সঙ্গে আমার কোনো দর্শনই হয় নাই আমি গুরুপাক পদ্মের কাছে অনেকবার এসছি অনেকবার কৃপা প্রার্থনা করেছি কপটভাবে তার চরম থেকে আমি কৃপার হিসাবে দীক্ষা পর্যন্ত প্রাপ্ত হওয়ার একটা বন্দোবস্ত করিয়ে নিয়েছিলাম বাহ্য বন্দোবস্ত কিন্তু দেখা গেল গুরুচরণকে আমি দেখিই নাই গুরুচরণের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই গুরুচরণের সঙ্গে সাক্ষাৎ কবে হলো গুরুচরণের সঙ্গে সাক্ষাৎ আমার কবে হলো এটা বলতে হবে সেটা বলতে হবে তুলসী গঙ্গাজল শালগ্রাম নৃসিংহদেবের চরণ ছুঁয়ে বলতে হবে গুরুচরণকে তুই দেখেছিস তুই কি গুরুচরণকে দেখেছিস তুই গুরুচরণের থেকে দীক্ষার কথা বলছিস বড় কথা চল্লিশ বছর হয়ে গেছে আমি দীক্ষা নিয়েছি গুরুচরণের দর্শন না হলে গুরুচরণের মহিমা না জানতে পারলে দীক্ষার কোনো প্রশ্নই আসে না আর সে দীক্ষার কোনো ভ্যালু নেই সে দীক্ষার কোনো মূল্য নেই প্রপাত বলছেন যে দীক্ষার মাধ্যমে কোনো দিব্য জ্ঞানের কোনো উন্মেষ হলো না সে দীক্ষার কোনো মূল্য নেই প্রপাত বলছেন সে দীক্ষার কোনো মূল্য নেই সে দীক্ষা কোনো লাভ নেই তাহলে কি দীক্ষার কোনো কোনো কোনো কিছুই হবে না হ্যাঁ কিছু হবে স্বীকৃতি হবে স্বীকৃতি হবে ইয়েস এইসব দীক্ষার দ্বারা ভগবৎ সেবায় গুরু সেবা অধিকার পাওয়া যায় না প্রভুপাত বলছেন আমি জানি প্রভুপাদের কথা আমাদের পুরো পৃথিবী যদি খুঁজে ফেলা যায় কোনো একজন যদি দেখান প্রভুপাদের কথা মানতে রাজি আছে বাস্তবিকভাবে তাহলে আমি কৃতার্থ হব এত বড় সত্য কথা বলবার জন্য এত কথা এত সত্য কথা বলবার জন্য যে তিনি চেষ্টা করেছিলেন কিন্তু আমার নেওয়ার যোগ্যতা নাই আমি তো নিতে পারিনি তিনি বলছেন এ ধরনের দীক্ষার মাধ্যমে বাস্তবিকভাবে গুরু বৈষ্ণব ভগবানের সেবার অধিকার পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় বলে কিছু স্বীকৃতি পেতে পারে কিন্তু স্বীকৃতি লাভ করতে পারে স্বীকৃতি ছাড়া আর কিছু হবে না কোনো জন্মে আবার যদি গুরু বৈষ্ণবের সম্মুখে আসতে পারেন ব্রহ্মাণ্ড ভূমিতে করু ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই ভক্তিলতা বীজটা হলো এই ভক্তিলতা বীজটা আর কিছু নয় এটা হলো সেবার ইন্সপিরেশন সেবার যে বৃত্তি আমার পরম পূজা কেশব গোস্বী মহারাজের মধ্যে আছে শিশিল বামন গোস্বী মহারাজের মধ্যে আছে সেই সেবার বৃত্তিটা আমার হৃদয়েতে এলো কি না এটাকে বলা হয় তারপরে আমি তার চরণের আশ্রয় নেওয়ার চেষ্টা করব সব যার জন্য রূপগোস্বী বা জানি জানিয়েছেন আদৌ গুরু পদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি নাম আমাদের জীবনে উল্টো হয় আমরা আগে দীক্ষা নিই তারপর গুছানো আশ্রয় করব কি করব না হলো কি না ও ঠিক আছে কোনো ব্যাপার না জগৎবাসী তো জানে আমি আশ্রয় নিয়েছি কিন্তু রূপগোস্বামী তা তা বলেননি আদৌ গুরুপদাশ্রয় গুরুচরণের মহিমা দেখে আমি নিজেকে বিক্রি করব গুরুচরণে তারপর তার চরণে কেঁদে কেঁদে নরোত্তম ঠাকুরের মতো লোকনাথ গোসাই চরণে প্রার্থনা করে আমাকে স্থান দিন তারপরে at all the question of diksha can come তার আগে দীক্ষার কোশ্চেন কোনো প্রশ্ন আসতে পারে না কি এখন তো উল্টো হচ্ছে এখন তো উল্টো হচ্ছে এখানে তো কোনো মঙ্গল লাভের কোনো ব্যবস্থা থাকতে পারে না আমি তো মঙ্গল লাভের জন্য এই ব্যবস্থাটা হয়েছে কে এখানে যদি আমি আমার আচার আদর্শ সিদ্ধান্ত বিচার সমস্ত কিছু দেখে সমাজের লোক যদি মঙ্গল লাভ না করতে পারে বরঞ্চ সমাজের লোক যদি আমাকে ঘৃণা করে আমার মুখে যদি থুতু মারে যে এরা নাকি সাধু এরা এই ধরনের আচরণ করছে যদি এই রকম ধরনের তারা ভক্তিময় ঠাকুর যেটা বলেছেন কিছু বদ্ধজীবের দ্বারা কিছু অনর্থগ্রস্ত কিছু অনর্থগ্রস্ত কিছু অনর্থগ্রস্ত কিছু ব্যক্তিগণের দ্বারা যে আধ্যাত্মিক সংস্থা সংগঠিত গঠিত হয় সেই সংস্থাতে কোনো অপ্রাকৃত জগতের আচারময়ী আদর্শ প্রচারিত হইতে পারে না বরং এইসব বদ্ধজীবের যে আচার আচরণ এই আধ্যাত্মিক সংস্থায় দেখা যাচ্ছে সে আচরণের দ্বারা বাইরের জগতের সমাজের লোক নিষ্ঠীবন থুতু মারে তাতে সমাজের লোকের মঙ্গল তো দূরের কথা তাদের সমাজের সমাজের লোকের অমঙ্গল প্রচুর পরিমাণে হয়ে যায় যে মঙ্গলটা যে অমঙ্গলটা আগে ছিল না আমার কথায় আপনারা দুঃখ পাবেন না যে অমঙ্গল যতটা যতটা অমঙ্গল আগে ছিল বদ্ধজীবের যতটা অমঙ্গল বদ্ধজীবের আগে ছিল এখন আরও বেশি অমঙ্গল হয়ে গেল এ আবার কি কথা বলে এটাই ঠিক কথা এটা আমার কথা নয় বহুপাদের কথা প্রভুপাত বলছেন যে তথাকথিত এই যে তথাকথিত যে আচরণহীন সাধু গুরু যারা সেজে রয়েছেন তাদের আচরণের দ্বারা বদ্ধজীব আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় যারা বদ্ধ অবস্থায় গুরু বৈষ্ণব এই আসন অলঙ্কৃত করে রয়েছেন বাহ্য দৃষ্টিতে প্রবাদ বলছেন তাদের আচার আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায় ই ইয়ে আবার কি কথা আমি তো এলাম মঙ্গলের জন্য বলছে না আরও বেশি আরও বেশি অধিকতর লইয়া যায় যারা বদ্ধ অবস্থায় রয়েছেন প্রচারক প্রতারক প্রচারক বা প্রতারক বললেই ভালো হয় প্রতারক তাদের যে আচার আচরণ সেই সে আচরণগুলো যে আচরণগুলো সে আচরণগুলো বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় আরও অধিকতর যে বদ্ধদশা আগে ছিল আমি ভজন করতে যে আরও বেশি বদ্ধদশা হয়ে গেলে আবার কি কি ধরনের ব্যাপার হলো এতৎ ঈশানাম ঈশাস্য যে শ্লোকটা আছে এখানে বিবেচনা করবেন কে দেখবেন এ তৎ ঈশান এ তৎ ঈশান ঈশাস্য সেখানে যে শ্লোকে বলা আছে যে তারা অপ্রাকৃত জগৎ থেকে ভগবান গুরু বৈষ্ণব এই জগতে অবতীর্ণ হন এই জগতে অবতীর্ণ হন কিন্তু হলেও প্রাকৃতিক জগতের কোনো গুণাবলী প্রাকৃতিক জগতের কোনো গুণাবলী তাদেরকে কিন্তু স্পর্শ করে না অপ্রাকৃত জগৎ থেকে যখন গুরু বৈষ্ণব ভগবান এই জগতে আসেন এই জগতে আসার সঙ্গে সঙ্গে আমরা মনে করি তারা বোধ আমাদের মতো কিন্তু প্রাকৃতিক জগতের কোনো গুণাবলী তাদেরকে কিন্তু স্পর্শ করতে পারে না তাদেরকে স্পর্শ করে না এইটা হলো অপ্রাকৃতিক জগতের সঙ্গে প্রাকৃতিক জগতের পার্থক্য অনন্তের পার্থক্য অপ্রাকৃতিক জগতের গুরু বৈষ্ণবের সঙ্গে আমাদের একটা বিস্তর পার্থক্য বিস্তর মানে অনন্তের পার্থক্য কবে তাদের সঙ্গে আমার হৃদয়কে ঐক্য বিধান করতে পারবো ভজন করতে পারবো অপ্রাকৃত জগতে প্রবিষ্ট হতে পারবো সেসবগুলো অনেক দূরের কথা বহু দূরের কথা তিনি যেসব সিদ্ধান্ত বিচারগুলো লিখেছেন সেই সিদ্ধান্ত বিচার যদি আমি চর্চা করতে থাকি ভগবানের ইচ্ছায় তার কৃপায় কেগুলো যদি আমার সমগ্র জীবন চর্চা করতে পারি তাহলেও আমার যথেষ্ট নয় একটা উদাহরণ আমি দিই আমি যদি দাবি করি আমি যদি দাবি করি ছিল মহারাজের আমি শিষ্য আমি যদি দাবি করি পরমবিদ কেশব গোস্বামী মহারাজের শিষ্য সেক্ষেত্রে প্রথম আপনাদের দেখতে হবে যে পরমবিজাত কেশব গোস্বামী মহারাজের বিচার আদর্শ আচরণ চরিত্র সমস্ত কিছু আমার মধ্যে এসছে কিনা এই ফর্মুলাটা শিখিয়েছেন প্রভুপাত এটা এই গুপ্ত সিদ্ধান্ত শিখিয়েছেন সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের কথা এটা আপনাদের স্মরণ করা দরকার গৌর বিমুখ নিজ জনে জানি পর গৌর বিমুখ নিজ জনে জানি পর গৌর বিমুখ নিজ জনে জানি পর এখন প্রশ্ন আসতে পারে তো গৌর বিমুখ নিজজন জানি পর তো গৌর বিমুখ নিজজন গৌর বিমুখকে গৌর বিমুখকে এটা তো আমাকে প্রথমে ডিটেক্ট করতে হবে I will have to detect who's against Gauranga Mahaprabhu who's not because all সহইয়া all around they are also taking tilak mala ব্রেস who am I to chase them আমার কি অধিকার আছে তাদেরকে আক্রমণ করব তাহলে প্রথমে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে আমি যখন বলবো পরমেশ্বর কেশব গোস্বামীর শিষ্য আমি তাহলে আমাকে আপনাদের প্রমাণ করতে হবে যে সত্যি আমি শিষ্য কিনা এটা বোঝবার রাস্তা কি বলছেন তার সমস্ত আচার আদর্শ সিদ্ধান্ত বিচার সমস্ত আমার হৃদয়তে পরিস্ফুটিত হয়েছে কিনা যেটাকে আপনারা কীর্তনে আমরা করে থাকি গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা প্রপাত বলছেন যে গুরুপাদ পদ্মের যত আচার আদর্শ সিদ্ধান্ত বিচার সমস্ত কিছু ইন টোটো ঠিক যেমনভাবে মাধবেন্দু পরিপাদের যা কিছু সম্পত্তি আছে সব ঈশ্বর পরিপাদ নিতে পেয়েছিলেন সেই ধরনের পরম পূজা আমার গুরুপাদ পদ্মশীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বীমা আচার্য কেশরী তিনি পৌপাদের সমস্ত সম্পত্তি পেয়েছিলেন এক বিন্দু নুনও আমি বলতে পারবো না এক বিন্দু কিছু কম আছে বলতে পারবো না এরকম ধরনেরই তার ক্ষমতা ছিল আমরা গৌরব বোধ করি আমরা গৌরব বোধ করি পরিচয় করতে এরকম একজন মহাপুরুষের শিষ্য তাকে নিয়ে খেলা করবার মতো প্রবৃত্তি আমার নাই গুরুপাদ পদ্মের আশ্রয় নিয়েছি কি না তার পরিচয়ে কথা বলা হলো এখন যদি তার পরিচয় নিয়ে কেউ যদি সহজিয়া সিদ্ধান্ত প্রচার করেন যেখানে মায়াবাদ খণ্ডন আর্টিকেলটা বার করবেন আমি আজকেই অনুক আজকেই বোধ রাত্রে ছাড়বো এটা ভগবানের ইচ্ছায় সেখানে দেখবেন পরম কেশব গোস্বামী বলছেন যে বদ্ধজীবের পক্ষে বদ্ধজীবের পক্ষে গুরু বৈষ্ণবের আনুগত্যে সাধনক ক্রিয়াকে অতিক্রম করে সাধনক ক্রিয়াকে অতিক্রম করে সাধন ভক্তি শুরু করা দরকার এবং সাধন ভক্তি শুরু করার সময় সাধন ভক্তি শুরু করার সময় আমরা আমাদের গুরুবর্গের পূর্বের যে আদেশ আচার আদর্শ এবং যেগুলো আছে সেগুলো উল্লঙ্ঘন করতে পারবো না একটাও কোনো আচার আদর্শ গুরুদেবের আমি উল্লঙ্ঘন করতে পারবো না সেটা প্রথম কথা তাহলে সেক্ষেত্রে মহারাজ বলছেন কৃষ্ণের বাল্যলীলা আদি এগুলো সব আমরা আলোচনা করতে পারবো অনর্থ থাকাকালীন অবস্থা আমরা এই কোথাও কখনোই আলোচনা করতে পারি না কিন্তু ওয়ারাস সুর জগতে রূপানুগ ধর্ম রাগানুগ ধর্মের নামে যে তাণ্ডব নৃত্য চলছে এটা তো প্রতিবাদ করবার মতো কেউ নেই আচার্য হিসাবে তিনি ছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন এখন প্রতিবাদ কেউ কাউকে করবে না যার যার নিজের সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন তারা বলবেন না প্রতিবাদ করবেন না কিন্তু আচার্যের প্রথম কাজ হলো কিন্তু সিদ্ধান্ত বিরোধ রসাভাস সমস্ত কিছু প্রতিবাদ করা হলো তার তার হচ্ছে এটা হচ্ছে আচার্যের নিয়ম আচার্যের প্রথম ডিউটি পৌপাত বনু জানাচ্ছেন যত সিদ্ধান্ত বিচার আচার আদর্শ সৌত পন্থায় যা কিছু আমাদের আছে সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আচার্যের আচার্যের প্রথম কর্তব্য এটা তারপরে অন্যান্য কর্তব্য এটা প্রথম কর্তব্য কেন যদি সিদ্ধান্ত বিচার আচার আদর্শ এগুলো রক্ষিত না হয় তাহলে সমস্ত কিছু রসাতলে চলে যাবে এগুলো থাকবে না মহারাজ বিচার করে দেখাচ্ছেন যে মনের দ্বারাও মনের দ্বারাও আমি এই সব অপ্রাকৃত যেসব গুরু রহস্যময় লীলা রাধা গোবিন্দের এগুলো আলোচনা করতে অধিকারী নই আমি করতে পারবো না মনসাপি নহা ঈশ্বরা মনের দ্বারাও পারবো না অনেকে কমপ্লেন করছেন যে আপনি মনের দ্বারা বলা আছে তো আমরা মনের দ্বারা বলা আছে মানে কি মহারাজ বলছে অনেকে বলছেন যে এখানে তো ব্যাসদেব গোস্বামী বলেছেন যে আপনার আলোচনা করতে আলোচনা অধিকারী নয় আপনারা করবেন না ইন্দ্রিয়ের দ্বারা আলোচনা করতে আন্দের দ্বারা এগুলো অনুশীলন করার যোগ্য নয় মহারাজ বলছেন অনেকে যদি বলেন যে প্রতিবাদ করেন যে কেন আমরা আলোচনা করতে পারবো না সেক্ষেত্রে মহারাজ উত্তর দিচ্ছেন যেখানে যেখানে মনের দ্বারাও যেখানে মনের দ্বারাও এইসব অনুশীলন নিষেধ সেক্ষেত্রে ইন্দ্রিয় গ্রাম কী করে হয় যেখানে যেখানে আমার মন যেখানে আমার মন এই ইন্দ্রিয় গ্রামের সঙ্গে সংযুক্ত নয় সেক্ষেত্রে মনের দ্বারাই যখন নিষেধ হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা নিষেধ এটা তো বলবার কথাই নয় এটা তো স্বাভাবিকভাবে যেসব সিদ্ধান্ত বিচার তিনি স্থাপন করেছেন আমাদের গৌরীয় সমাজে সেই সব সিদ্ধান্ত বিচারগুলো নিয়ে আমাদের অনুশীলন করা দরকার দিন এবং রাত দিন রাত আমাদের সেই সব অনুশীলন করা দরকার যদি আমরা ভুলে যাই তো সেক্ষেত্রে আমাদের এই সব যে অনুষ্ঠান এটা একটা বাহ্য অনুষ্ঠান হয়ে দাঁড়াবে এর মধ্যে বাস্তবিকতা কিছু থাকবে না অধিক কথা বলবার অধিকার আপনারা দেননি আমাকে সময়ের অভাব যার জন্য হ্যাঁ যার জন্য এইসব আলোচনা করতে গিয়ে অনেক কিছু কথা মনে পড়ে সেখানে বলছেন কেশব গোস্বী মহারাজ কুরেশের যে সেবা আদর্শ সেই সেবা আদর্শ শিলা মহারাজ দেখিয়েছিলেন যখন গুরুপাদ পদ্ম জগৎ থেকে চলে যায় এই কথা আমি আসছি যখন গুরুপাদ আমাদের এক গুরুবর্গ জানিয়েছিলেন সিদ্ধান্তি মহারাজ তিনি বলেছিলেন শিষ্যের শিষ্যের চেহারাটা বোঝা যায় শিষ্যের যে স্বরূপটা এটা বোঝা যায় যখন গুরুপাদ পদ্ম চলে যায় অবশ্য গুরুপাদ পদ্ম থাকাকালীন অবস্থাও বোঝা যায় তবে সবসময় নয় কিছু চতুর কিছু চতুর শিষ্য থাকতে পারে কিছু চতুর ভক্ত থাকতে পারে ওরা ধরা দিতে রাজি নয় সেক্ষেত্রে গুরুপাদ পদ্ম থাকাকালীন অবস্থায় আমরা জানতে পারি কেন সেখানে বলছেন গৌর বিমুখ কি করে বুঝবো বলছে উনি ভালো করে খেয়াল করলে দেখা যাবে ভালো করে যদি আমি খেয়াল করি তাহলে দেখা যাবে যে যে আচরণগুলো দেখা যাচ্ছে যাকে আমি গৌ আমি গুরুপাদ পদ্মের সেবক বলে মনে করছি গৌরাঙ্গের সেবক তার আচার আচরণগুলো দেখলে বোঝা যাবে ভালো করে তার আচার আচরণ কথাবার্তা সিদ্ধান্ত বিচার যা কিছু লেখনি সব হলো গুরুপাদ পদ্মের বিরুদ্ধে ভালো করে মাইনিউটলি খেয়াল করতে হবে যে এই এই ব্যক্তিকে আমি গুরুবর্গের গুরুবর্গের সৌতপন্থায় আছেন কি না কী করে বুঝব তিনি এই গৌ গুরুবর্গের যে আমাদের যে সৌতপন্থা এতে আদৌ আছেন কি না ইনি কি গৌর বিমুখ না উন্মুখ কি করে বুঝবো তাহলে কিছুদিন লক্ষ্য করলে দেখা যাবে কেন চালাকি চালাকি বেশি দিন করা যায় না কিছুদিন লক্ষ্য করলে দেখা যাবে এর সিদ্ধান্ত বিচার এর লেখা সব কিছু আমাদের সৌথপন্থা গুরুবর্গের থেকে বিপরীত শুধু ঘুরে গেছে নয় শুধু ঘুরে গেছে নয় সম্পূর্ণ বিপরীত মানে গুরুপাত যে নর্থ পোলে থাকে উত্তর মেরুতে শিষ্য দক্ষিণ পোলেতে সেই জন্য পৌপাত আগেই জানিয়েছেন the slightest deviation from the track of Guru Padma, slightest deviation from the track of Guru Padma can throw you away from bhajan. বিন্দু মাত্র এক চুল যদি পার্থক্য দেখা যায় গুরুপাদ পদ্মের সঙ্গে আমার তাহলে অন্তিমে আমি গুরুপাদ পদ্মের চরণ থেকে বিচ্যুত হয়ে যাব তাহলে গৌর বিমুখ কি না এটা বোঝবার রাস্তা কি না ওর লেখাপত্র দেখবেন ওর প্রচারের যে ওর প্রচারের যে চালাকিটা এগুলো দেখবেন দেখলে যদি যদি আপনাদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কৃপা থাকে তাহলে বুঝতে পারবেন ইনি গুরুপাদ পদে সম্পূর্ণ বিচ্যুত সম্পূর্ণ একটু আর দু নয় সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছেন যার জন্য এই ধরনের সিদ্ধান্ত বিচার তার মধ্যে দেখা দিচ্ছে তাহলে গৌর বিমুখ নিজজনে জানি পর গৌর বিমুখ যদি আমার নিজজন হয় তা তাকেও পর হিসাবে আমি তাকে ত্যাগ করে দেব এইটা করতে পেরেছিলেন কে এই ধরনের যে মহাপুরুষ তারা করতে পেরেছে নিজ নিজের নিজের দাদাকে ত্যাগ করে দিয়েছিলেন নিজের দাদা তাকে তুমি ত্যাগ করে ওর সঙ্গে কোনো সম্বন্ধ নেই নিজের দাদা তিনি যার সঙ্গে সম্বন্ধ কাটা তিনি কেটে দিয়েছিলেন এমনকি আমি শুনেছি যদি একবার এখানে কিছু নবযোগেন্দ্র প্রভু তখন ছিলেন নবযোগেন্দ্র প্রভু এরা সব কৃষ্ণনগরে একটা কাজে গেছিল তারা কাছ থেকে ফেরবার পথে ওনার সঙ্গে তার দাদার সঙ্গে দেখা করে কিছু প্রসাদাদি পেয়েছেন মহারাজ আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন এর কী ব্যাপার এত দেরি হলো কেন বলছে আমরা ওখানে গেছিলাম ওখানে কেন গেছিলে আর কি কি হয়েছে বলে প্রসাদ পেয়েছিলাম গোবর জল দিয়ে মুগ্ধ তিন দিন উপবাস থাকবি এ ধরনের তার করা এখন কেউ কিছু বলবার নেই ওখানে একটা ট্রানজিস্টার চলছিল এই প্রেসেতে একটা ট্রানজিস্টার চলছিল মহারাজ আওয়াজ পেয়ে বলছেন ওখানে কিসের আওয়াজ হচ্ছে রে বলে একটা ট্রানজিস্টার আওয়াজ তিনি সোজা গিয়ে জুতো দিয়ে এক লাথি মারলেন চান্দিসা একেবারে ছিঁড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল বর্তমান যুগে কাউ কি সাহস আছে কার কি সাহস আছে এই প্রতিবাদ করার নেই প্রতিবাদ করলে কে চিন্তা করবে প্রতিবাদ করলে আমার যে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য নষ্ট হয়ে যাবে আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে যেটুকু লাভ পূজা প্রতিষ্ঠা আমার আছে সেগুলো থাকবে না সেগুলো তো থাকবে না সেগুলো সব ধুয়ে মুছে যাবে কিন্তু এই মহাপুরুষের জীবনে সমগ্র জীবন আপনারা দেখবেন সমগ্র জীবনে দেখবেন শুদ্ধ ভক্তির সঙ্গে শুদ্ধ ভক্তির সঙ্গে কোনো তিনি কম্প্রোমাইজ করেন নাই শুদ্ধ ভক্তির সঙ্গে তিনি শেষ জীবন পর্যন্ত কোনো কম্প্রোমাইজ করেন নাই এমনকি যখন গৌরী মঠে বাহ্য দৃষ্টিতে চৈতন্য মঠে কিছু একটা অন্যরকম একটা ব্যবস্থা দেখা গেছিল সোসাইটি বা ভেঙে যায় সেই সময় ছিল মহারাজ বিনোদবাবু এবং আমাদের পরম আমার শ্রীধর গোস্বামী মহারাজ তখন ছিলেন প্লাস মাধু গোস্বামী মহারাজ এরা তখন আশ্চর্য হয়ে যাচ্ছেন এ কী করে হলো এরকম অবস্থা তখন পরমপুজ কেশব গোস্বামী বলছেন প্রভু পরমপুজ কেশব গোস্বামী প্রভু আমরা জানতে পারিনি আমরা কাঁচা গুয়ে হাত দিয়ে ফেলেছি আমরা কাঁচা গুয়ে হাত দিয়ে ফেলেছি আমরা বুঝতে পারিনি যে এই একটা অবস্থা হবে ছি ছি ছি ছি অবস্থা এখন এর তো প্রতিকার নেই কেস কামারি চলল তিনি ছেড়ে দেওয়ার লোক নয় ও কারণে তাকে মিথ্যে বদনামে জেলে পাঠিয়ে দিলেন অনেক কথা কিন্তু জেল থেকে তিনি ছাড়া পেলেন সত্যের জয় হলো তিনি জয়যুক্ত হলেন কিন্তু জয়যুক্ত হলেও বাহ্য দৃষ্টিতে কেশেতে তিনি হেরে গেছিলেন আমার কথা বোঝা গেল না কেশ কামারি হচ্ছিল ওই গ্রুপের সঙ্গে কিন্তু বাস্তবিক পক্ষে কেসের যে রেজাল্টটা সেটা বাহ্যদৃষ্টিতে ওই গ্রুপের অনুকূলে গেল অর্থাৎ ওরা বলেছিল আমরা সন্ন্যাস স্বীকার করি না আমরা মহামন্ত উচ্চস্বরে করব না আমরা সন্ন্যাস দেব না লাল কাপড় আমরা মানি না এইসব কথা তারা বলতো কিন্তু কেস যখন তারা হারতে চলেছে কেস যখন অলমোস্ট হেরে যাবে আর কোনো রাস্তা নাই সব প্রমাণ সেই সময় হঠাৎ তারা কোটের মধ্যে মহামন্ত কীর্তন করতে করতে কুড়ি জনকে সন্ন্যাস দিল এক একদিনের মধ্যে এসব কথা আপনারা জানেন না কুড়ি জনকে একসঙ্গে সন্ন্যাস দিয়ে এবং মহামন্ত কীর্তন করতে করতে গেল পৌপাদের ব্যানার নিয়ে আমরা পৌপাতকে মানি আমরা দেখুন এই মহামন্ত করছি এই দেখুন আমাদের লাল কাপড় তা আপনি কি করে বলছেন যশ তখন ওদের ফেভারে বললে তো এই তো বলছেন ওরা তো করছে আপনি বললেন বিরুদ্ধ তো এটা করছে তখন ওদের পক্ষে রায়টা গেল তখন আমাদের ভক্তিবিজ্ঞান ভারতী গোস্বাই মহারাজ আমাদের ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ তখন নরোত্তম ব্রহ্মচারী ছিলেন তিনি তখন কি করতেন মহারাজ যখন এই মহারাজ যখন ডিকটেশন দিতেন তার মধ্যে যে কত ট্যালেন্ট ছিল কত অপ্রাকৃত যোগ্যতা ট্যালেন্ট বলাটাও আমার অন্যায় অপ্রাকৃত যোগ্যতা ছিল কেন জড়জগতের যে ট্যালেন্ট এর সঙ্গে অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের যে বুদ্ধি বিচার এ তুলনা করা উচিত নয় নর্তম ব্রহ্মচারী বলছেন মহারাজ এত কষ্ট করলাম আপনিও করলেন তা লাস্টে হেরে গেলেন কেন ডিটেকশন দিতেন ইনি কোর্টে কি কি পেশ করা হবে সব লিখতেন তিনি বলতেন আর আর আমাদের নর্তম প্রভু লিখতেন লেখার পরে সেটা ব্যারিস্টার আমাদের শ্রীধর গোস্বামী মহারাজ চেক আপ করতেন করে এটা কোর্টে পাঠানো হতো তো এত পরিশ্রমের পর যখন কোর্টে নেগেটিভ রায় আমরা পেলাম নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ নয় তখন ভারতীময় বলছেন মহারাজ এত কষ্ট করা হলো আপ তো আপনারা লাস্টে হেরে গেলেন পরম পূজা সিংহের মতো বলছেন মহারাজ সিংহের মতো কি বললে না বলছি তো হেরে গেলেন আপনারা কি বললে তুমি আমরা হেরে গেছি আমরা হেরে গিয়ে জিতেছি আমরা হেরে গিয়ে জিতেছি তার মানে ওরা জিতে গিয়ে হেরেছে ওরা জিতে গিয়ে হেরেছে আমরা হেরে গিয়ে জিতেছি তার মানেটা বুঝলাম না বলো আমাদের টার্গেট কী ছিল বলো আমাদের টার্গেট কী ছিল যে পৌপাদের আচার আদর্শ তারা মানতে বাধ্য হবে এই ছিল কি না আমাদের আমাদের কি কি টার্গেট ছিল ওরা যেন পৌপাদের জমি মন্দির রাউতারা এই মন্দির যত জমি এগুলো যেন বিক্রি করতে না পারে ওরা যেন মহামন্তকে উচ্চস্বরে করতে পারে কেন শাস্ত্রের বিধান আছে শাস্ত্রের তো বিধান আছে মহামন্ত্রকে উচ্চস্বরে করা ওরা কোথা থেকে পেলেন মহামন্ত্রের ব্যাপারে বলা আছে যে মহামন্ত্র উচ্চস্বরে করা যায় তো ওরা মহামন্ত্র উচ্চস্বরে করতে বাধ্য হলো ওরা পৌপাতকে মানতে বাধ্য হলো ওরা সন্ন্যাস মানতে বাধ্য হলো তো এটাই তো আমাদের জয় এটাই তো আমাদের জয় আমরা তো এটাই চেয়েছিলাম তো ঠিক আছে বাইরের দৃষ্টিতে ওরা জয় হলো কিন্তু জয়টা তো আমাদের প্রত্যেকবারে দেখবেন এই মহাপুরুষ সিংহের মতো প্রতিবাদ করেছেন এমনকি ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকারের বিরুদ্ধে তিনি লিখে তখনকার দিলে বাচাল সরকার ছিল তিনি গোহাত্মা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ লিখেছিলেন আমিও তার সন্তান লিখতে বাধ্য হয়েছি আমি জানতাম না পরে জানলাম তিনি গোয়া তারপরে সাধু নিয়ন সাধু নিয়ন্ত্রণ আইন সাধু নিয়ন্ত্রণ আইন সাধু নিয়ন্ত্রণ আইন তিনি প্রতিবাদ করেছিলেন যে তোমরা সাধুকে নিয়ন্ত্রণ করার কোথাকার কে এলে তোমাদেরকে কে অধিকার দিল সাধুকে নিয়ন্ত্রণ করবে তার গুরু বৈষ্ণব তোমরা সাধু নিয়ন্ত্রণ আইন পাস করলে এর প্রতিবাদিনী করেছিলেন রামনারায়ণ বিদ্যারত্ন একাদশীর বিচার সম্বন্ধে যেসব ভুলভাল সিদ্ধান্ত লিখেছিলেন তখনকার দিনে তিনি ছিলেন অদ্বিতীয় পণ্ডিত তাকে তিনি যে জবাব দিয়েছিলেন তার জবাব যে উত্তর দিয়েছিলেন তার আর কিছু করা ছিল না এরকম ধরনের মিদনাপুরের সাউরি সালের আশ্রম সেখানে তিনি প্রতিবাদ করেছিলেন সাউরি সালের ভিতে গলত কোটে কোটে কেস হলো তিনি গিয়ে প্রমাণ করলেন আমি যে সাউরি সালের ভিতায় গলো এটা গালাগাল দিই নাই যেমন রান্ধনশালা রন্ধনশালা হয় হ্যাঁ হ্যাঁ গোশালা এই জন্য আমি বলেছি সাউরি সালের ভিতে গলত এটা কি অন্যায় হলো জজ কিছু করতে করতে পারলেন না কেনা ছোটোবেলা থেকেই সব জমিদার ঘরের মহাপুরুষ ছিলেন যাই হোক আজ অধিক কথা বলার আপনারা সময় দেননি আজকে এখানে এ আলোচনা বিশ্রাম দিতে বাধ্য হলাম আর যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল সে শ্লোকের একটা লাইন বলা অন্তত উচিত সেটা হলো এই বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মুন স্তুরগম জয় যতন্তি জন্তুমতি লোলোমুপায় খিদ ব্যাসন শতামৃত সমবহায় গুরুচরণম বনিজ ইবাজ সন্তকিত কর্ণ ধরাজ লোধৌ এই অনন্ত ভুবন মাসে এই যে ভবসাগর এর মধ্যে গুরুচরণ নামক যে তরণী আছে সেটার আশ্রয়ে গুরুপাদ পদ্মকে নাবিক রেখে আমাদের এগোতে হবে যেমন একটা বণিক অনেক কিছু লাভ করেছে ব্যবসা করে কিন্তু একারে এমন একটা সংকুল অবস্থার মধ্যে ভীম সংকুল অবস্থার মধ্যে পড়েছে নৌকা পায়ে ডুবে যায় গুরুচরণ আশ্রয় ছাড়া আমাদের অন্য কোনো আশ্রয় নাই আমাদের কোনো অন্য কোনো দ্বিতীয় কোনো আশ্রয় নাই একমাত্র অদ্বিতীয় আশ্রয় যখনই আপনার মনে করবেন আমাদের অনেক আশ্রয় আছে আমার ব্যাংকের টাকাটা আমার আশ্রয় আমার অর্থবল আমার লোকবল আমার শিষ্য বল এগুলো সব বা লোকবল শিষ্য এগুলো সব বিদ্যা বল তখনই আপনারা ঠকে গেলেন এর কিছু করার নেই আজ এখানেই আলোচনা পুষ্পাঞ্জলি বিশ্রাম বাক পুষ্পাঞ্জলি বিশ্রাম বাধ্য হলাম জয় ছিল পরম পুঁজিবাদ গুরুপাদ পদ্মশ্রী ছিল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ কি জয় तदियो तो आविर्भाव तिथिपरा महामहोत्सव की जय जय श्री भवन सिंह महाराज की जय जय गौर गौर साधु महाराज की परमंश महाराज की जय गौर प्रेमानंदे हरिहर जय